সে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন but they are four categories of people আল্লাহ subhanahu wa ta'ala will not forgive them in the month of Ramazan সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন ঢালাও ভাবে তবে চার ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে বলতে হবে ক্ষমা করে এই চারটা ব্যাড কোয়ালিটি যদি আপনি বিলং করেন যদি আপনার ভেতরে থাকে আপনি আজকে এখান থেকে তওবা করে বাসায় ফিরে যাবেন যে next time I will never repeat this sin again in my life ইনশা আল্লাহ যেন তৌফিক দান করে প্রণামের এক নাম্বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ রমাজান মাসে সবাইকে ক্ষমা করে দেন চার ধরনের ব্যক্তিকে ক্ষমা করেন না এক নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি যে ব্যক্তি আব্বা আম্মার অবাধ্য সন্তান তাকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করে না নওজবিল্লা পড়ে রমাজান মাসে বাবা মায়ের অবাধ্য যে সন্তান তাকে আল্লাহ তালা ক্ষমা করেন না আচ্ছা তাহলে এক নাম্বার সেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে না যে ব্যক্তি আব্বা আম্মা অবাধ্য এজন্য যুবক ভাইয়েরা তোমরা যারা এসেছো ইভেন যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাইকে আমি অ্যাড্রেস করে কথা বলছি প্রিয় ভাইয়েরা সকলেই ট্রাই করবেন আজ থেকে আব্বা আম্মা যা বলবে এটার বাহিরে আর যাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আব্বা যদি বলে ডানে যাও আপনি যাবেন বাম দিকে বলেন যাবেন কোন দিকে ডান দিকে শোনেন আপনি মনে করেন না যে আপনি বিশাল বড় পণ্ডিত না ওই পণ্ডিতগিরি আমিও করছি বহু জীবনে করছি মনে করছি হায় রে হায় হায় হায় হায় আমার আব্বা তো বোঝেই না খ্যাত আমি তো খুব আপডেট সওয়াল করি না এটা কিন্তু পরে গিয়ে ছ্যাক খাইছি বুঝতে পারছি যে না I was wrong I was wrong and definitely you are wrong যারাই আব্বা আম্মার এগেইনস্টে কাজ করে তারা লাইফে কখনো সফল হতে পারে না ঠিক কিনা হতে পারে না আপনি আপনি ইতিহাস তালাশ করেন আর আপনারা বলেন আব্বা আম্মা সন্তানের খারাপ চায় না ভালো চায় অকল্যাণ চায় না কল্যাণ চায় কল্যাণ চায় তুমি যেই মেয়ের পেছনে দৌড়াও আব্বাজান যদি বলে যে এই মেয়েটা ভালো না তোরে সুখী করতে পারবে না তুমি লেখে রাখো যুবক যেখানে আব্বা আম্মা তোমার বইয়ের উপরে সন্তুষ্ট নয় যাকে তুমি বিয়ে করতে চাও হতে পারে বেশিরভাগ জায়গায় নব্বই ভাগ এমন হয় যেখানে সেই ছেলে মেয়েকে বিয়ে করে সুখী হতে পারে না ঠিক বললেন না যে আপনারা সুখী হতে পারে না কারণ আব্বা আম্মার সন্তুষ্টতেই আল্লাহ তালার সন্তুষ্টি সুবাহ পড়েন আল্লাহ বললেন তুমি আমাকে সন্তুষ্ট করতে চাও আব্বা আম্মাকে সন্তুষ্ট করে দাও আমি আল্লাহ নিজেই তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবো সুবহানাল্লাহ পড়ে লাউ ঝিল দেখ লাউ ঝিল দেখ তুমি যদি তোমার পিঠের চামড়াকে তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করবার জন্য তোমার পিঠের চামড়া যদি কেটে দাও তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ আদায় করা সম্ভব হবে মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো ঠিক কিনা মায়ের ঋণ আপনি শোধ করতে পারবেন মায়ের ঋণ এটা অসাধারণ একটা বিষয় এজন্য সকলে নিয়ত করেন আজ থেকে যে হুজুর আমি যা করেছি করেছি নেক্সট টাইম আমি আব্বা আম্মার অবাধ্য সন্তান আর হব এক নম্বর দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্ত ব্যক্তি অ্যাডিক্টেড ইয়াং পিপল আছে না নাই আছে আপনি দেখলে বুঝবেন না অনেক যুবক আছে আমি দেখেছি এরা গাঁজা সেবন করে মদ পান করে কিন্তু এরা কাউকে বুঝতে দেয় না এরা যে নেশাগ্রস্ত এরা যে অ্যাডিক্টেড এটা কাউকে ফিল করতে সুযোগ দেয় না কিছু খাইলে চকলেট খেয়ে ফেলো খেয়ে ভেতরে যে গন্ধ থাকে না এটা ওই চকলেটের কারণে দূর হয়ে যায় এরকম আসনা নাই এগুলো বেশি করে বিড়ি খোর যারা তারা ঠিক কিনা বললেন না বিড়ি টিড়ি খাইয়া একখান ললিপপ খায় আহ কোথায় কোথা আমি এরকম মুসল্লি দেখেছি কোন মসজিদে দেখেছি বললে আমার সম্মান থাকবে না কিন্তু আমি দেখেছি মসজিদের নাম আমি আজকে বলবো না বললে আমারই সম্মান থাকবে না দেখে না না এক চোখ থাকেন খালি আগ বাড়ায় কথা কয় থামেন না কেন আমি দেখেছি মসজিদে আসছে কিন্তু আসার আগে মাথায় টুপি আছে টুপি আছে মাসা আল্লাহ জামা কাপড় এভরিথিং ইজ ওকে কিন্তু তার হাতে সুন্দর একটা বিড়ি ধরানো আছে একজন আস্তাফিরুল্লাহ স্যার কেউ পায় না পড়েন না আস্তাফিরুল্লাহ ও আসলে জুমার নামাজটা কেন পড়তে আসছে জানেন এটা ফর্ম্যালিটি এটা কি ফর্ম্যালিটি কিছু লোক আছে দেখবেন আজীবন লুঙ্গি পরে আজীবন কি পরে আর জায়েঙ্গে শাদিকে খানে গেলিয়ে বিয়ে খাইতে যাবে সবার পরনে প্যান্ট ও এখন কি করবে সারা জীবন পড়ছে লুঙ্গি এখন খেলায় পড়ে একখান পড়ছে প্যান্ট তার চেন খোলা কেন পড়ছে কেন বিকজ ইটস জাস্ট ফর্ম্যালিটি তো নামাজ আর রোজা যেন ফর্মালিটি না হয়ে যায় ঠিক কিনা বলেন ফর্মালিটি হিসেবে করবেন না এটা করবেন একজনকে সন্তুষ্ট করবার জন্য তিনি কে এজন্য রমাজান মাসে সেই ব্যক্তির ক্ষমা হয় না যে ব্যক্তি মদ পান করে এজন্য রমাজান মাসে এবং অন্য মাসেও এই সমস্ত নেশার কোনো কাজ করা যাবে দুই নাম্বার আপনারা কি রাগ করলেন নাকি ব্যাপার ভাই বাস্তব কথা বলতে হয় মাঝে মাঝে না হয় লোকজন বোঝে না আর কি এজন্য আমরা নিয়ে করছি আমরা নেশা কোনোদিন করব তিন নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি those who break the relationship without any reason যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে ছোট্ট ছোট্ট কারণে আসনা নাই ভাই ভাইয়ে মারামারি কেন মারামারি কি মাত্র এক কাঠা জমি বাপ মহিলা গেছে সাওয়াল কয়ে বড় সাওয়াল আজীবন বাপরে আমি দেখছি এই জমি আমি একাই খাবো কেউ খাবে না এরকম দাবি দাবি আসনা নাই লে কিলাকিলি লেগে গেল আপন রক্তের ভাই সামান্য এক কাঠা জমির জন্য ছোট ভাই বড় ভাইকে খুন করে বড় ভাই ছোট ভাইকে খুন করে এখন ঠিক না এজন্য যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদেরকে আল্লাহ মাফ করবে চার নাম্বার হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ আমি এটা বারবার বলি আপনাদেরকেও বলি হুজুরদেরকেও বলি সবাইকে বলি আমি নিজেকে নিজেও বলি আমাদের ভেতরে সবচাইতে বাজে স্বভাবের নাম হচ্ছে হিংসা আর বিদ্বেষ বলতে হবে ঠিক কিনা মারাত্মক পরিমাণে এটা সমাজে ছড়িয়ে গিয়েছে একজন আর একজনের উন্নয়ন সঞ্চয় করতে পারে না আসনা নাই এটা এটা এটা সবচাইতে বেশি হুজুরদের মাঝে আছে আত্মসমালোচনা করছি আছে আপনি দেখবেন একটু ইউটিউবে ঢুকবেন মাঝে মাঝে দেখবেন হুজুররা ওয়ালস করে যত বেশি তার চাইতে অন্য হুজুরের বদনাম করে বেশি কোথায় কে কি করলো কার ফ্যান ফলোয়ার্স বেড়ে গেল কারে যুবকরা ভালোবাসা শুরু করলো লেগে যাওয়া পিছনে এই হিংসা বিদ্বেষ আসনা নাই তুমি কি করবা এসব হিংসা বিদ্বেষ করে যাকে আল্লাহ ভালোবাসে যেই ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসার আদেশ দেয় পৃথিবীর কোন মানুষ হিংসার চোখ দিয়ে সে ভালোবাসা দূর করতে পারবে না ছিল এখন ঠিক না এটা আল্লাহর হাতে this is the capacity of আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যান ইউ স্টপ এটাকে দমিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে আপনি পারবেন না আপনি ইতিহাস তালাশ করেন যার থেকে মানুষ ট্রাই করেছে জনগণকে বিচ্ছিন্ন করে দিবে তার বিরুদ্ধে অপপ্রচার তার বিরুদ্ধে অমুক কথা তমুক কথা তমুক রিপোর্ট অমুক রিপোর্ট কিন্তু দেখেন ভালো করে বুঝবেন যারা কোরআন থেকেই কথা বলতো হাজারো অপচেষ্টা করার পরেও জনগণ তাদেরকে মন থেকে আজও ভালোবাসে ভালোবাসা দূর করতে পেরেছে কেউ কেউ পারে না এই যে দেখেন ফর এক্সাম্পল মিজানুর রহমান আজহাই এই লোকটাকে নিয়ে বাংলাদেশে কত ট্রল কত কথা কত রিপোর্ট কত বদনাম ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল অমুকের দালাল তমুকের দালাল তুম কম তুম কম হোক সবাই দালাল তুমি কে যে মানুষ সে দালাল কয় অমুকে দালাল তমুকে দালাল সে সবচাইতে বড় দালাল ছিল একটা কিনা ও দালালের ঘরের দালাল এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা নিয়ত করেন যে হুজুর রমাজান সামনে আসছে I will clean myself from every kind of jealousy আমার হৃদয়ে কারো জন্য কোনো প্রকার কোনো হিংসা বিদ্বেষ থাকবে আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে প্রণামিন তাহলে চার ধরনের ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন রমাজান মাসে এক নাম্বার আব্বা আম্মা অবাধ্য যে দুই নাম্বার মত পান করে যে তিন নাম্বার সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে যে আর লাস্ট অ্যান্ড ফাইনাল ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে হৃদয়ে বিদ্বেষ এবং হিংসা পোষণ করে ঠিক কিনা এর জন্য এই চারটা গুণ থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো ইনশা আল্লাহ আপনাদের সবাইকে বাঁচা তৌফিক দান করুক প্রণামে